সালাম আলাইকুম সবাই আসুনি খাই শুনি বাদ বাড়ি ঘরের কি সংবাদ আমি তোমাদের ভাই নতুন আরাফাত আজ পবিত্র জুম্মা তাই সকাল সকাল উঠে আমি ব্রাশ ট্রাশ করে পুরোই প্রস্তুতির সহতের গেলাম মসজিদের নামাজের উদ্দেশ্যে সেখানে যেতে যেতে ভাবলাম একটি ভিডিও বানাই তোমাদের দেখাবো বলে আর ক্যামেরার হাতে নিয়ে আমি যখন রাস্তায় হাঁটছিলাম মানুষ আমার দিকে তাকিয়েছিল অদ্ভুত দৃষ্টিতে লজ্জা সময়ে আমি কাতুকুতু হয়ে পড়লাম পিছনের ক্যামেরা দিয়ে আস্তে আস্তে করে চললাম মসজিদের গগনে মসজিদ গলিতে এসে দেখি গোল করে মানুষ কি যেন দেখছে গিয়ে দেখলাম এক বর্দা কাঁচা বাদাম পাকা বাদাম বিক্রি করছেন দাদা বলল কেউ বাদাম নেবা নাকি আমি বললাম না দাদা নেব না চলে গেলাম আরেক দাদার কাছে গিয়ে দেখি সে মোবাইলের আসবাবপত্র বিক্রি করছে কাটি পিটি পিং চান সে বলে উঠল কেউ ভিডিও করছেন কেন আমি বললাম ভাইরাল বানাবো আপনাকে বলে তাই সে বলো ভাইরালে দরকার নাই আমার আপনি মসজিদে যান মসজিদে গিয়ে আমি ভিডিও শুরু করলাম প্রথমে নিলাম একটি পানির বোতল এটাই আমার প্রথম কাজ সুন্দর করে বসে আসলাম মসজিদটা খুবই মাসাল্লা সুন্দর এমন মসজিদ যদি আমাদের এখানে থাকতো কতই না ভালো হতো বসে বসে নিজের ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিতেছিলাম নিতে নিতে মসজিদের বেশ নামাজ শেষ বেরিয়ে গেলাম কতই না মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সুন্দর পরিবেশ সুন্দর মোমেন্ট একটি ভিডিও নিলাম দেখলাম হাজার হাজার গাড়ি গাড়ি ছাড়া কেউ নাই পাশে আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে ভিডিও শেষ পর্যায়ে